এটা হচ্ছে আমার রেকর্ড দেখেই ব্রেক করার ইচ্ছা হয়েছে আমি যখন কোভিডের সময় এটাকে বাসায় ছিলাম তখন আমি অবসর সময় চিন্তা করলাম যে বসে না এমন কিছু একটা করি যেটা ভ্যালুয়েবল হবে স্কিল রিলেটেড হবে প্লাস আমার সিটিকে রিপ্রেজেন্ট করা যাবে তা আমি এই জিনিস বুকের সোশ্যাল যত প্ল্যাটফর্মগুলো আছে ওগুলোর ফলোয়ার এবং সবসময় দেখি যে ওরা কী ধরনের রেকর্ড ব্রেক করে তো ওইখান থেকে আমি দেখলাম এই রেকর্ডটা যে এরকম তখন চিন্তা করলাম যে আমি ওইটা চেষ্টা করতে পারি তখন থেকে অল্প অল্প চেষ্টা করছি তো এরপরে এই বছরে আমি চিন্তা করলাম যে আমি অ্যাপ্লিকেশনটা করে ফেলি করলে হয়তো আমার অ্যাপ্লিকটা দেওয়া হয়ে করা বেশি তো এরপর আমি আগস্টে অ্যাপ্লিকেশন করি অ্যাপ্লিকেশন করার পর ওরা আমাকে একটা লিঙ্ক পাঠায় যেখানে আমাকে অ্যাভিডেন্স সাবমিট করতে বলে এখানে ওদের তারপর আমি চব্বিশে সেপ্টেম্বর অ্যাটেম্প্ট নেওয়ার জন্য করি চব্বিশে সেপ্টেম্বরে আমি সব অ্যাভিডেন্সগুলো পাঠাই যেমন video evidence cover evidence weakness evidence time keeper ওদের আর অনেক মেজারমেন্ট এভিডেন্স আছে এগুলা সব কিছু পাঠানোর পর ওরা একটা টাইম দেয় যে অ্যাটলিস্ট um, দুই মাস বা তিন মাস লাগতে পারে সর্বোচ্চ তিন মাস সময় লাগতে পারে আমাদের এটা জাজ করার জন্য এরপর আমরা রেজাল্ট পাঠাবো তো এরপর আমি নভেম্বরের তিরিশ তারিখ আমি ইমেল পাই গিনিস ওয়ার্ল্ড রেকর্ড থেকে যে কংগ্রাচুলেশন আপনার রেকর্ডটা সফল হয়েছে অ্যাপ্রুভ হয়েছে এখন আপনি অফিসিয়ালি গিনিস ওয়ার্ল্ড রেকর্ড এইটার জন্য এই রেকর্ডটার জন্য মিস ওয়ার্ল্ডের যে একটা স্থান করে নিতে পারছে আমার কাছে খুবই ভালো লাগছে আরও আগাই যাক সামনের দিকে এগিয়ে যাক এই দোয়া করি এটা হচ্ছে স্কোপ আর আরও একটা এনজিওতে আমি ভলান্টিয়ারিং করি এটা নন অর্গানাইজেশন আসলে আমার কাজের ক্ষেত্রে এইটা আসলে সবার জন্য একটা আনন্দের বিষয় যে আমি এরকম একটা রেকর্ড ব্রেক করছি কিন্তু এটা আমাকে কতটা সুফল বা এটার কোনো মনিটারি ভ্যালু আছে কি কিনা এটা আমি ঠিক বলতে পারবো না তবে আমি খুব আনন্দিত ব্যক্তিগতভাবে কারণ আমি বাংলাদেশের দ্বিতীয় মহিলা হিসাবে এবং বরিশালের বিশেষ করে আমি আমার সবসময় এটাই ছিল যে আমি বরিশালের জন্য কিছু একটা করব তো সেই জন্য আমার খুব আনন্দ বা গর্বিত মনে হচ্ছে যে আমি এরকম একটা কিছু করতে পারছি আর বিশেষ করে মহিলারা বাংলাদেশে যিনি প্রথম করছিল তো এটা ছিল দুই সালে উনি পাইছে জিনিস ওয়ার্ল্ড রেকর্ড তো এরপরে আর কেউ কোনো মহিলারা ট্রাই করে এই ধরনের অ্যাটেম্পগুলোতে দেখা যায় না সাধারণত তো এই জন্য আমি চিন্তা করলাম যে আমি যদি এরকম কিছু একটা করি ভবিষ্যতেও আরও মহিলারা বিশেষ করে তারা অনেক ইন্সপায়ার হবে আর যেটা হচ্ছে যে অনেকেই চিন্তা করে যে বিবাহিত মহিলারা কি করবে বিবাহিত মহিলাদের এই এই ধরনের রেকর্ড আইটেম বা এই ধরনের তারা আসলে উৎসাহী নাই এই কাজগুলো করার জন্য তো এই ক্ষেত্রে আমি বলবো যে তাদেরও উৎসাহ হওয়া উচিত এই কাজগুলোর ক্ষেত্রে এবং আমার মনে হয় ভবিষ্যতে আমাকে দেখে আরও অন্যরা ইন্সপায়ার এর এ লাভ হচ্ছে আমি যেটা মনে করি দেশ নিজের দেশকে রিপ্রেজেন্ট করা নিজেকে রিপ্রেজেন্ট করা আর যদি কেউ এটাকে অফিসিয়ালি বলতে মানে চাকরির ক্ষেত্রে বা অন্য ক্ষেত্রে কাজে লাগাইতে পারে সেই ক্ষেত্রেও একটা নিজের অপশন রয়েছে নিজের ব্র্যান্ড প্রতিষ্ঠান করা যায় ব্র্যান্ড প্রতিষ্ঠা করা যায় এটার মাধ্যমে সেগুলোও তারা এই ক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশের মহিলারা আমাকে দেখে আরও ভবিষ্যতে আরও ইন্সপায়ার হবে এই ধরনের রেকর্ড ব্রেক করার জন্য কারণ মহিলাদেরকে সাধারণত এই এই ধরনের অ্যাটেম্প তাদের দেখা যায় না তো এইটাই আমি মনে করি যে ভবিষ্যতে তারা আরও চেষ্টা করে নিজের জন্য এবং নিজের শহরের জন্য দেশের জন্য চেষ্টা করে সে আমাকে সেই ইউটিউব দেখে এগুলো দেখে অনেক উদ্বুদ্ধ হচ্ছে যে আমি এটা বিজনেস ওয়ার্ল্ড রেকর্ড করতে চাই আমাকে বললো যে একবার আমাকে এতগুলো কয়েন এনে দেবে তা আমি কয়েন প্রথমে পাঁচ টাকা দামের একশো কয়েন এনে দিলাম তখন ওইটার মাপটা কার্যকর ছিল না তাদের তারা যে মাপটা বলছে ওই মাপটার সাথে এই ছিল না পরবর্তীতে আমি এক টাকার একশো কয়েন জোগাড় করে তাকে আমি সংগ্রহ করে দিলাম পরবর্তীতে সে অনেক দিন দীর্ঘ এক থেকে দেড় মাস এটা চেষ্টা করে চেষ্টা করার পর সে এটা একটা ভিডিও ডকুমেন্টস তৈরি করে তৈরি করার পর সেটা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে সাবমিট করে সাবমিট করার প্রায় এক থেকে দেড় মাস পরে তারা আবার মেলটা রিপ্লাই করে যে আপনার এটা অ্যাকসেপ্ট হয়েছে এবং আপনি গ্রিন ওয়ার্ল্ডে রেকর্ড করছে হ্যাঁ আর আমি মানে তখন খুব সে এক্সাইটেড ছিল মানে এত এক্সাইটেড যা ভাষায় বলা যাবে না এখন মানে তার এই অনুভূতি দেখে আমার এত ভালো লাগতেছে যে তার এই কষ্টটা খুবই একটা সার্থক হয়েছে এবং দেশের জন্য যে এই প্রথম বাংলাদেশ প্লাস বরিশাল তো বরিশালে একটা মানুষ শুধু বাংলাদেশ না আমি বরিশালটাকে বেশি রিপ্রেজেন্ট করতেছি বরিশালে একটা মানুষ বাংলাদেশের বাংলাদেশের জন্য এত এত একটা সুনাম বয়ে নিয়ে আসছে এই জন্য আমি খুবই খুবই গর্বিত আর শেষ যদি আরও ভবিষ্যতে আরও ভালো কিছু করতে যায় আমি তাকে সর্বদা সব সময় সব কিছু তাকে আমি সর্বদা সাহায্য করে যাচ্ছি